আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিটি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে আপনাদেরই সামনে বগুড়ার ছেলে হিরো আলম রূপ গুণ ফাইটিং সাহসিকতা সব কিছু দিয়েই জয় করে নিয়েছেন দেশ ও দেশের বাইরে জনগণের মন সকলের অন্যতম ভালোবাসার পাত্র হিরো আলম নিয়মিত নারীর হৃদয়ে দোলা দিয়ে চলেছেন আমাদের হিরো আলম হিরো আলমকে কাছে না পেয়ে অনেক অনেক নারী এ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছেন কেউ কেউ তো পাগলই হয়ে গেছেন কেউ কেউ তার জীবনের একমাত্র হিরো হিসেবে জানেন হিরো আলমকে জীবন কাটিয়ে দিতে চান হিরো আলমের সাথে হিরো আলমের চরিত্রের এত এত ভালো দিক থাকার পরও রয়েছে আরো কিছু ভালো দিক যেমন যেমন তিনি তার জীবনে অর্জিত সকল অর্থ এবং সম্পদ থেকে কিছুটা অংশ গরিব দুঃখী এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য ব্যয় করে থাকেন তার এই দান অভিজ্ঞতা দেখে বগুড়া জেলার হিজরা সমিতির মিটিং এ প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয় হিরো আলমকে এবং যথাসময়ে হিরো আলম পৌঁছে যান বগুড়ার সেই হিজরা সমিতির মিটিং এ জানা যায় হিরো আলমকে প্রথম দেখেই নাকি তিনজন হিজরা তাৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন পরবর্তীতে খবর নিয়ে জানা যায় এই তিন হিজরাই নাকি হিরো কলমের প্রেমে মশগুল হিজরা সমিতির মিটিংয়ে হিরো আলমকে কথা বলার জন্য পাঁচ মিনিট সময় দেয়া হয় এই সময়ের মাঝে নাকি হিরো আলম হিজরাদের জন্য অনেক দুঃখ প্রকাশ করেন এবং হিজরাদের কথা দেন যে কোনো বিপদে আপদে প্রয়োজনে হিরো আলম তাদের পাশে রয়েছেন এবং হিজরাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবসময় হিজরাদের পাশে থাকবেন হিরো আলম হিজরাদের উন্নয়ন উপলক্ষে হিরো আলম নাকি পঞ্চাশ লাখ টাকার একটি চেক দেন সেই সমিতির অনুষ্ঠানে হিরো আলমের এই দানবীরতা দেখে হিজরারা নাকি কেঁদেই চলেছেন হিজড়ারা নাকি চোখের পানি ধরে রাখতে পারেননি হিজড়া সমিতির আয়োজনে হিরো আলমের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল তার মেনুতে ছিল পোলাও গরুর মাংস হাঁসের রেজালা মুরগির রোস্ট চিংড়ির কোফতা কলাইয়ের ডাল মুসুরি ডাল আলু ভর্তা বেগুন ভর্তা চিংড়ি ভর্তা কচু ভর্তা ঢ্যাঁড়স ভর্তা বেগুন ভর্তা লাল শাক পুঁই শাক পালং শাক কাঁঠাল বিচির ভর্তা কচুর মুখির ডাল মিষ্টি কুমড়া ভাজা বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা করলা ভাজা বাঁধাকপির পাকোড়া ফুলকপির বড়া মুরগির ডিমের ভোনা হাঁসের ডিমের কোরমা ইলিশ মাছের ভাজা বোয়াল মাছের ঝোল কাচকি মাছের চচ্চড়ি চিতল মাছের মাথা কই মাছের দো পেঁয়াজা শিং মাছের ঝোল কবুতরের মাংস মিষ্টি কুমড়ার বড়া fried rice fried chicken Thai soup corn soup chicken soup wonton Chinese noodles cashew nut salad Coke Mirinda Fanta seven up Sprite Mojo আপারটেল পেপসি বুরহানি মাছা লাবান লেবু শরবত সেমাই পায়েস দুধ চিতই মালপোয়া পাটিসাপটা নকশি পুলি মালোপোয়া সহ হরেক রকমের পিঠা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হিরো আলম নাকি এত এত খাদ্য থেকে কোনো কিছুই খাননি তিনি নাকি খেতে চেয়েছেন কাঁচামরিচ পেঁয়াজ আর পান্তা ভাত ঘনিষ্ঠ কিছু সূত্র থেকে জানা যায় হিরো আলমের এমন চাওয়ার প্রেক্ষিতে নাকি পাশের বস্তি থেকে পান্তা ভাত কাঁচামরিচ এবং পেঁয়াজ এনে দেয়া হয় এবং হিরো আলম কবজি ডুবিয়ে ডুবিয়ে লাঞ্চ হিসেবে সেই পান্তা ভাত পেঁয়াজ এবং মরিচ খেয়েছেন হিরো আলমের এমন উদারতা এবং স্বাভাবিক জীবনযাপন দেখে এক হিজড়া নাকি এসে জড়িয়ে ধরেছেন হিরো আলমকে এবং কিছুতেই ছাড়ানো যাচ্ছে না হিরো আলমের দেহরক্ষীরা বারবার চেষ্টা করেও তাকে ছাড়াতে পারছিলেন না একসময় তারা উদ্ধত হন গুলি করার জন্য কিন্তু বাদ সাজেন হিরো আলম হিরো আলম বলেন তার এমন ভক্তকে গুলি করে তিনি হত্যা করতে চান না এমনই ভাবে নাকি ঘন্টা দেড়েক তারা জড়াজড়ি করেছিলেন একসময় নাকি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যান সেই হিজড়া এবং ঘুমের ঘোরে ছেড়ে ছেড়ে দিয়েছিলেন হিরো আলমকে হিরো আলম নাকি কোলে তোলে বিছানায় শুয়ে দিয়েছেন সেই হিজরা সুন্দরীকে এবং চোখের জল মুছতে মুছতে চলে এসেছেন তার বাড়িতে তিনি নাকি এখনো ভুলতে পারেননি সেই সুন্দরী হিজরাকে ঘনিষ্ঠ কিছু জনের কাছে হিরো আলম নাকি ব্যক্ত করেছেন যদি সেই সুন্দরী হিজরা না হতো তাহলে নাকি তাকে তিনি তার জীবন সঙ্গী করে